তিন ঘন্টা আগে আছে আর সেখানে বসে আছি এটা সেতু থাকলে তো এতক্ষণ আমার এখানে বসে থাকা লাগতো না পার হয়ে চলে যেতাম হ্যাঁ ওখানে হ্যাঁ, সেতুর দরকার সেতু খুব জরুরি দরকার জরুরি দরকার এখানে সেতু এই সেতুটা প্রয়োজন এখানে নদীর ওপারে চারটে থানা একটা হলে হিজলা থানা একটা হলে মুলাদি থানা একটা হলে মেহেন্দিগঞ্জ থানা এবং কাজিরহাট থানা এই চারটে থানার জনগণই এইখান দিয়ে চলাফেরা করে এবং এই সেতুটা হইলে এই জনগণের জন্য সবচেয়ে উত্তম হয় বরিশালের সাথে এবং ঢাকার সাথে যোগাযোগ করার জন্য খুব একটা মিডল পয়েন্ট এবং ভালো স্থান এটা দরকার ভাই এটা যত মানুষ যাতায়াত বরিশাল ডাক্তার ডাক্তার সব কিছুর জন্য চব্বিশ ঘন্টা এখানে যাতায়াত চলে অ্যাম্বুলেন্স আনতে পারে না নিতে পারে না ফেরি পায় পায় না রুগী এই এত মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এখন সেতু হইলে আমার অনেক উত্তম হইবে হ্যাঁ এখানে তো সেতুর অনেক প্রয়োজন কারণ অনেক ছাত্রছাত্রী আসে যায় অনেক অসুবিধা হয় যার যার কারণে অনেকে ঝরেও যায় অল্প বয়সে মানে দূরত্বের জন্য এবং ওই ট্রলারের কন্টেন্ট ক্রিয়েটের জন্য অনেকে পড়াশোনা ছেড়ে দেয় মাঝপথেই হ্যাঁ অবশ্যই এটার গুরুত্ব দেখেই তো সরকার উদ্যোগটা নিয়েছে এবং সেটা যেন সফল হয় এটাই আমাদের আশা জর্ণদী শেখ দু সালে বঙ্গবন্ধু পার্কে যখন আসছেন তখন আমাদের নেতা রাজনৈতিক আবুল হোসেন আবদুল্লাহ মানে যখন তার কাছে অনুরোধ করছেন যে মূলদি হিজলা মেহেন্দিগঞ্জ এবং তথা বাবুগঞ্জের জন্য মূলদি মিরগঞ্জ একটি ফেরি সেতুর দরকার তখন জননীতি শেখ হাসিনা তাকে আশ্বাস করেছেন যে এখানে সেতু হবে তারই ধারাবাহিকতায় এবং পরবর্তীতে যারা আছেন আমাদের সংসদ সদস্য গোলাম টিউ ভাই তাদের প্রচেষ্টায় এখানে সেতু হতে যাচ্ছে এজন্য বাবুগঞ্জ তথা মূলদি হিজলা মেহেন্দিগঞ্জ সবাই আমরা উপকৃত হব প্রায় পঞ্চাশ লাখ লোক এর দ্বারা আমরা উপকৃত হবে এবং আমরা সবাই চাই সেতুর হবে Thank you. আমাদের পিছিয়ে পড়া জনপদ হিজনামুলাতে মেদিনীগঞ্জের মানুষকে উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করার জন্য মিরগঞ্জ সেতুটা অতীব জরুরি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে বারো সালে আমরা সেতু বিভাগের কাছে সরকারের কাছে আবেদন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত এই মিরগঞ্জ সেতু বাস্তবায়ন করা হোক জনগণকে উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করার জন্য আমরা দেখতেছি এখন এখানের যে ব্রিজটা এটা অনেক আগেই আমাদের সমীক্ষা হয়ে গেছে স্টাডি হয়ে গেছে এবং এটা আমরা এখনও বাস্তবায়ন করতে পারি নাই কারণ আমরা জানেন আমাদের সরকারের সম্পদের সীমাবদ্ধতা আছে প্রায়োরিটির ব্যাপার আছে এখন আমরা এটা সরকারের অবশ্যই এটা তালিকাভুক্ত আছে আমরা চেষ্টা করব দ্রুত যাতে এটা বাস্তবায়ন করা যায় না সেতু সব জায়গায় প্রয়োজন সব জায়গায় জায়গায় আমরা দেশকে উন্নত দেশ করতে চাই দেশের মানুষের চলাচল দেশের বাণিজ্যিক পণ্য চলাচল সব কিছুর জন্য সেতুর প্রয়োজন আছে এখানে এখানে পিছনে বিশাল একটা এলাকা আছে সেখানে আমরা মনে করি যে সেতু এখানে হওয়া উচিত